তুমি দিয়েছ এক কষ্টের নদী দিয়েছ এক কষ্টের নদী আমার বুকে ঢেলে নতুন মানুষ পেয়ে বেইমান গেছো আমায় ভুলে নতুন সাথী পেয়ে রে পাশা গেছো আমায় ভুলে সাথী পেয়ে পাশা গেছো আমায় ভুলে নতুন মানুষ পেয়ে বন্ধু গেছো আমায় ভুলে যায় একটু সময় পেলে নতুন মানুষ পেয়ে বন্ধু গেছো আমায় ভুলে নতুন সাথী পেয়ে বন্ধু গেছো আম নতুন মানুষ পেলে বন্ধু গেছো আমায় ভুলে নতুন সাথী পেয়ে বন্ধু গেছো আ পাগল বানাইয়া কোথায় লুকাইল আরে চোখের দেখাই মনের মায়াই চোখের দেখাই মনের মায়াই কি সর্বনাশ ঘটাইল আমারে পা আমারে পা আমারে পাগল বানাইয়া কোথায় লুকাইলো পাগল বানাইয়া কোথায় লুকাইলো পাগল বাহানাইয়া কোথায় যদি যাবি বন্ধু ভালোবেসে মরে যারে জানলে আগে জীবন দিতা জানলে আগে জীবন দিতা পণ দিতাম না তোমারে যদি যাবি বন্ধু ভালোবেসে মরে যারে ভুলে যদি যাবি রে বেইমা ভালোবেসে মরে কত দিনের কত কথা সেই সব স্মৃতি ভুলে কার মায়ায় পড়িয়া বন্ধু আমায় গেল ভুলে কত দিনের কত কথা সেই সব স্মৃতি ভুলে তার মায়ায় পড়িয়া বন্ধু আমায় গেছে ভুল আমার জীবন জীবনটা ভেঙে চুরে জীবন জীবনটা ভেঙে চুরে গেলি অন্যের ঘরে ভুলে যদি যাবি বন্ধু ভালোবেসে মরে যারে ভুলে যদি যাবি বন্ধু ভালোবেসে মরে বসেছিলাম আমি পিঞ্জর ভেঙে চলে গেলে করিয়া বদনামি ও বুকের খাঁচায় যতন করে পুষেছিলাম আমি পিঞ্জর ভেঙে চলে গেল করিয়া বদনাম আর এতি শুধু কথার মালা গাথি শুধু কথার মালায় তোরে ভালোবেসে ভুলে যদি যাবি বন্ধু ভালোবেসে মর ভালোবেসে একবার যো রাখিও চর আর বিজয় বাবুর আরাধনা বন্ধু তোমার জীবনে মরণা মারণী বার্য রাখিও চরণে ভালোবেসে করে ভুলে যদি বন্ধু মোরে যা রে ভুলে যদি যাবি বন্ধু ভালোবেসে মোরে বেইমান রে ভুলে যদি যাবি বন্ধু ভালোবেসে মরে মাই কৌশল রে আরে ও বন্ধু কেন ভালোবাসিলা রে আমায় দুঃখ যদি দিবাই বন্ধু রে আরে ও বন্ধু কেন ভালোবাসিলা তাই কি মোর দোষ ছিল রে ও বেইমান কেন মন করিলা রে একাই কি মোর ভুল ছিল রে ও দরদি কেন মন করিলা রে তোমার আলামিন নুরের মনে দুঃখ দিয়া বন্ধু গেছো কামনা রে ভুলে আসলে কথা হলো যারা নতুন বন্ধু পায় আসলে পুরাতন বন্ধুকে ভুলে যায় এটাই এখন দুনিয়ার নিয়ম চলে আসছে তো সেদিক থেকে আমার এই গানখানা হ্যাঁ কষ্টের নদী যদি আমার বুকে যে তোর মানুষ পেয়ে বন্ধু গেছো আমায় ভুলে নতুন সাথী পেয়ে বন্ধু গেছো